আয় এই মোবাইলে আঙ্গ আব্দুল নবীর জসিমে আব্দুল নবীর হ্যাঁ বিদেশ যাইবার আগে বড় স্যার টাকা কিনে দিছে ফেনী সরকারি কলেজ দুনগা হচ্ছে তো বিয়ে করে কত ফ্রেম করছে কলেজ না বিয়ের আগে ফ্রেম করে না রো হোলান কিছু আছে যুবকেরা নোয়াজ হরে ফ্রেমও করে কিরে মসজিদ আইস ফ্রেমও করস প্রেমিকারে ফাইবেল্লা দোয়াও করে কজুর ফ্রেম পবিত্র তো তার তো সিটিং আইসত না গাছ রে জসিমে মোবাইল কিনে দিছে কবন গবন ওই প্রেমের সাত মিটাইতে পারলামে না গো এক শার্ট কিনে দিছি বই নকিয়া বাল্যকে কত ভিডিও কল দিও আচ্ছা ঠিক আছে তিন বছর ভিডিও কল দিতে দিতে এ নকিয়া দি জসিমেরে যায় জসিম নাইদারে যায় নিজের স্ত্রীরে যায় তিন বছরে নাহিদা জড়াই গেছে ফরকিয়া আব্দুল জাহের ভাই একদিন বাবিরে কয় কিরিয়া ইয়া জসিমের বরে দেই না কা হাতন দাই গেছে কই না ওই মেহেদিপুরের কুদ্দুসুল লোকে ও মোহাম্মদ তুই কি থাক পারা যে তিন বছর তিন বছর কত ইয়েনের বাচ্চা কাচ্চা তিন গে কখনো কয়েকগুণ তুই গেছো হি এলো আল্লাহ দিলি তিন গে বাচ্চা হয়েছে বালা সুখে আছে বোকার জসিমের বোকার তাইলে তিন বছর যে কুদ্দুসে মেহেদিপুরের দেখছ করল জারুগা তিয়ে মোবাইল শরীফে জারগা ফোয়া কেমনে প্রোডাকশন দে রে হাতে হাতে হাতে শেষ করছে আঙ্গরে শেষ শেষ ঠিক আরো কিছু জায়গা আছে কইতাম নেই দাবাত দিছো থৈসত তোকে জিতি তোকে আর কিতা তোকে তাকন বুইয়া বিয়া শাদি হয়নি তারপরে লাইলাতুল গায়ে হলুদ ডে আসেনি আগে হুঞ্চি লাইলাতুল কদর লাইলাতুল বরাত এখন নিত্য নতুন রাত আবিষ্কার হইতেছে লাইলাতুল গায়ে হলুদ ওই ডেক্সে ডানিয়া বরকনে সহ বন্ধু বান্ধবেরা যার যার বাড়ি থুরারা ডেক সেট লাগায় নাচের ডান্স দেয় ঠিক নি রে এবার আইফতুয়া কি কয় ইস্তেমাউল মালাহি ফুসুকুন গান বাজনা হলন ফুসুকি আর গান বাজনা দিয়ে ফিলিংস নেওয়া কুফুরি তাইলে হোলামাই এই গুনতে ড্যান্স দিয়ে বাদ্যের তালে তালে এভাবে নাড়া দিছে কাফের হয়ে গেছে হাদিসের মাস আল্লাহ মোতাবেক ঠিক কিনা তাইলে কাফের লগে কাফের বিয়া ওই বনি তাইলে হোলা মাইয়া এগুনের বিয়া দে চল্লিশ সন্তোষ বছর যা যা করো হোলা মাইয়া দর্শক বিয়ে হইতো ন ইমান হারা হয়ে গেছে কয় হোলা মাইয়া এগুনের নাম জারুগা এগুনের নাম তাইলে তোকে বিয়ে কি ইচ্ছা সার কামি হইব নি কারা কারা আল্লাহ হাত দিয়ে বিয়া সাথে করো সাথ উড়া আত্মীয় একটি যদি ভীতি তোকে বিয়া দৌড়ান লাগবে ডোল তাবলা বাজাবি নি লাইলাতুল গায়ে হলুদ করবি নি রে খবরদার আমার রসুলের কলযাত্রা আমার রসুল সাল্লাহামকে ছাড়া আমাদের উপায় হুজুরের তরিকে বিয়ে হুজুরে বিয়ে করছে এগারো রান করছে কম করছে নিজে সাহাবা কেরাম লাখ লাখ বিয়ে করছে বেয়াকে মিলে তো তাবিন কেরাম করছে আউলিয়া কেরাম করছে ব্যাগে করছে তাকে বিয়ে তিগেন আসিল না তো তোর বিয়ে তিগেন কত আছে জাল নোট কি নোট